Şimdi live'e. Live'e. আমি আমি বুঝতে পারিনি যে এরকমভাবে আমার লাইভে আসতে হবে অনেকে এটা ফান ভাবতে পারেন যে এই বিষয়টা নিয়ে লাইভে আসার কী ছিল সবাই জানেন যে আমার একটা আমার একটা বিড়াল ছিল অডিও সবাই জানে মানে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি এইট কি নাইনটি সেভেন পার্সেন্ট লোক জানেন যে আমার একটা আমার একটা পালতু বিড়াল ছিল প্রায় চার বছর আমি ওকে চার বছর ধরে পালতাম অ্যান্ড আজকে ওকে আমি সকালবেলা আমি আর আমার ভাবি গোসল করাইছি নিজে হাতে ধরে and audio is no more আমি আমি ভাবতে পারিনি যে এরকমভাবে মারা যাবে এত তাড়াতাড়ি আজকে নিজের হাতে আমি ওকে গোসল করাইছি ও আমার কোলে ছিল আমি শুয়েছিলাম ও আমাকে ডাকতেছিল আমার আব্বুর আমার আব্বুর রুমের বারান্দা থেকে আমাদের বাসাটা হচ্ছে নয়তলায় তো নয়তলার বারান্দা থেকে সাউন্ড কমা বারান্দা থেকে ও লাফতেছে মেবি ও পা পিছলে পড়ে গেছে ও ও জেনারেলি ওরকমভাবে পড়ে না ও বারান্দা থেকে ঘুরে ঘুরে আসে এসে আমাদের কাছে বেশি বসে কত কি বলে ওকে এখন আমি নিয়ে আসছি আমাদের রুমে বাসায় এই যে আমি ওর চেহারাটা দেখাতে চাই না কারণ ওর চেহারাটা দেখার মতো না বিকজ অফ যেহেতু আটতলা থেকে নয়তলা থেকে পড়ে গেছে ওর ওর থুতনি ভেঙে গেছে ওর দাঁত ভেঙে গেছে ও ওকে ওর চেহারা আমি দেখাতে চাচ্ছি না ওর চেহারা আমি দেখতে পারবো না এখানে মোস্ট অফ দ্য পিপল বলবে যে এই বিষয় নিয়ে লাইভে আসার কি কি হলো আসলে যারা বুঝতে পারবে যারা জানে যে অরিও আমার মানে কি ছিল তারা আসলে এটা বুঝবে যে কেন আমি এই বিষয়টা নিয়ে লাইভে আসছি বাট অন্য কিছু না জাস্ট ওর জন্য প্রে করবেন ওর জন্য যেখানেই থাকে ও ভালো থাকে আর nothing That's it. Pray for him. Pray for him.